আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা কিভাবে গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য পিবিসি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে পারেন একটা এআইয়ের মাধ্যমে সেই সম্পর্কে আজকে আমি কথা বলতে যাচ্ছি এই রিকোয়েস্ট করার কারণে আজকে আমি ফাইনালি চিন্তা ভাবনা করছি যে আপনাদের জন্য কিভাবে আপনারা এআইয়ের মাধ্যমে পিপিসি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সে সমস্ত সম্পর্কে আমি কথা বলবো তো আজকে আমরা যে মাধ্যমে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করব সেটা হচ্ছে এআইয়ের মাধ্যমে মানে হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আমাদের এই কিওয়ার্ড রিসার্চগুলো করার প্রয়োজন হয় কারণ হচ্ছে আমরা আমাদের যদি ভালো ক্যাম্পেইনে ভালো ফলাফল পাওয়ার দরকার পড়তে পারে অথবা আমাদের ভালো একটা সেল জেনারেট করার দরকার পড়তে পারে বায়ারদের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে তুমি আমাকে এমনভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করে যাও বা এরকম ভালো একটা ফলাফল এনে দাও যেটার মাধ্যমে আমি কি আমার প্রোডাক্টগুলো বা আমার সার্ভিসগুলো আমি যেন সেল করতে পারি তো আমরা যদি রাইট পার্সনের কাছে আমরা যেতে পারি তো সঠিক কিওয়ার্ডের মাধ্যমে বা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আজকে যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমের মাধ্যমে আপনারা হান্ড্রেড পারসেন্ট সেল জেনারেট করতে পারবেন এই পিপিসি অ্যাড ক্যাম্পিনের কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে এইগুলো যদি আপনি আপনার গুগল অ্যাডে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আশা করি যে আপনি সেল করতে পারবেন তো আমরা কি করব আমরা চ্যাট জিপিটিতে চলে যাব চলে যাওয়ার আগে আমরা দেখব যে ফাইবারে কি আমরা পিপিসি অ্যাড ক্যাম্পেইন বা পিপিসি কিওয়ার্ড রিসার্চের কি কোনো কাজ আছে কিনা মানে গুগল অ্যাড ক্যাম্পেইনের পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে কি কাজ করা যাবে কিনা তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি I will do Google ads ads অ্যাডক্স পিপিসি কিউআর রিসার্চ তিনি গুগল অ্যাড করবে পাশাপাশি পিপিসি কিউআর রিসার্চ করে দিবে তিরিশ ডলার করে বেসিক প্যাকেজ নিতেছে এবং টোটাল তিনি দেখা যাচ্ছে যে তিরাশিটা অর্ডার কমপ্লিট করে ফেলছে অলরেডি তো এখানে আপনি অনেকজনকে পাবেন যারা এই যে দেখেন কেজিআর এটা হচ্ছে এটা হচ্ছে এসিওর জন্য কেজিআর কিউআর রিসার্চ যেমন এখানে দেখেন QR research PPC QR research সাত সাঁত্রিশটা অর্ডার কমপ্লিট করছে এরকম আপনি অনেক গিগ পাবেন এখানে যারা শুধু পিপিসি কিওয়ার্ড রিসার্চ করেই মার্কেট প্লেসে কাজ করতেছে আমরা চাইলে আজকের ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করে আপনারা চাইলে পিপিসি কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা গিগ পাবলিশ করতে পারেন অথবা যদি টোটালি আপনি পিপিসি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় বা গুগল অ্যাড ক্যাম্পেনের জন্য অ্যাডওয়ার্কের মাধ্যমে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটাও যদি চান আমাদের ভিডিও অলরেডি ক্রিয়েট করা আছে আপনারা চাইলে দেখতে পারেন ওইটা তো করতে পারেন পাশাপাশি আপনি আমি যে মেথডটা দেখাবো বা চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা খুব সহজেই এই পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন চলুন আমরা দেখি কিভাবে এটা করতে হয় তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির পেজে তো চ্যাট জিপিটি কীভাবে লগ ইন করতে হয় অবশ্যই আপনাকে একটা ভিডিও দেখতে হবে কারণ এটার ভিতরে আজকের ভিডিওতে আমি কোনো কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না শুধু আমি কাজটা করা দেখাচ্ছি তো আমরা সরাসরি চ্যাট জিবিটির ভিতরে চলে আসব আসার পরে যদি আপনারা না আসতে পারেন চ্যাট জিবিটির ভিতরে তাহলে সরাসরি আপনারা একটা ভিডিও দেখে নেবেন যে কীভাবে চ্যাট জিবিটি লগ ইন করতে হয় বা সাইন আপ সাইন ইন করতে হয় বা রেজিস্টার করতে হয় এটা দেখলে আপনি আশা করি যে চ্যাট জিবিটিটা লগ ইন করতে পারে লগ ইন করার পরে আপনাকে এই ইন্টারফেসের এখানে নিয়ে আসবে এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন মানে চ্যাট জিবিটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের তথ্য বা কোনো কিছু জানতে চাইলে সেটা জানতে পারবেন পাশাপাশি আপনি যদি কোনো কিছু লিখতে চান সেটাও লিখতে পারবেন মানে টোটাল একটা হচ্ছে ইন্টেলিজেন্ট আপনাকে সব ধরনের কাজই করে দিবে এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু অনেক কিছু করা পসিবল যেহেতু আজকে আমি অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে সরাসরি আমরা চ্যাট জিপিটির মাধ্যমে পিবিসি কিওয়ার্ড রিসার্চ করব তো আমরা সরাসরি এখানে লিখতে পারি আমি আগেই চ্যাট জিবিটিকে বলে দিতেছি যে তুমি আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমার কিছু পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে দাও তাহলে লেখি provide provide me with with some some PPC PPC keyword keyword for an ধরেন ডিজিটাল মার্কেটিং আপনি এখানে আপনার যে যে কিওয়ার্ডটা থাকবে সেইটা আপনি এখানে লিখতে পারেন মার্কেটিং তো আমি এখানে এটা লিখে সার্চ করলাম তো এবার আমি কি করব এটা লেখার পরে আপনার যদি সার্ভিসটা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং ইউটিউব হতে পারে শপ হতে পারে ভ্যারাইটিস যে কোনো সার্ভিস হতে পারে সেটা আপনি এখানে লিখে দেবেন লাস্টের দিকে তো আমি এটা লিখে দিয়ে আমি এখানে সার্চ করলাম তো দেখি তারা কী ধরনের কিওয়ার্ডগুলো আমাকে বের করে দিচ্ছে digital marketing agency search engine optimisation PPC per click দেখেন আমাকে তারা অনেকগুলো কিওয়ার্ড তারা বের করে দিছে ঠিক আছে এইগুলোতে চাইলে আমরা কিন্তু খুব সহজেই অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি বা আমরা বায়ারকে দিতে পারি এরকম ধরেন এটা পছন্দ হলো না তাহলে আপনি আবার রিলোড করেন তাহলে আপনাকে আরেকটা বের করে দিবে ঠিক আছে তো আমি যেহেতু কম চাইছি আপনি এইভাবে কিন্তু সহজেই এখান থেকে নিয়ে নেওয়া যে নতুন নতুন আইটেম আসলে আপনি কিন্তু এটার মাধ্যমে মাধ্যমে খুবই সহজে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে ফেলতে পারবেন হ্যাঁ আপনি যদি নাও জানেন তারপরে কিন্তু খুব সহজে এটা করা পসিবল তো ধরেন আমি এটা হয়ে গেল মানে আমার এটা হয়ে গেল এবার আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং হবে না আমি চাচ্ছি যে এবার চাচ্ছি যে কার রিলেটেড আমি কার বাই কার ওকে বাই কার অথবা car buy okay best buy car buy car এই একটা কিওয়ার্ড আমি আমি চাচ্ছি যে এটার উপর বেস করে আমাকে একটা তারা একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখ মানে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করে দেখ এটা দিয়ে আমি কি করব এবার এখানে সাবমিট করব তাহলে কি গাড়ি রিলেটেড যত পিপিসি কিওয়ার্ড আছে সেগুলো আমাকে তারা বের করে দিবে মানে কিওয়ার্ডগুলো বের করে দিবে buy car new car use car দেখেন বের করে দিতেছে তো এইভাবে আপনি লিস্টিংগুলো করতে পারেন ইজি একদম সহজ ধরেন এটার দেখা শেষ তারপরে আবার নেক্সটে ক্লিক করেন তখন তারা আরও কিছু এক্সট্রা বের করে দেবে বাইকার বাই ইউজ কার দেখেন এবার আরও কিন্তু লাক্সারি কার ফর সেল এখানে দেখেন আরও এক্সপ্রেসিভভাবে অনেক কিছু বের করে দিয়েছে আপনি চাইলে এভাবে এগুলো এক জায়গায় লিস্টিং করে করে আবার নতুন রিলোড করে আবার বের করতে পারেন এভাবে আমার মতো করে একদম সিম্পল কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিওয়ার্ড আইডিয়াও পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি ভালো ভালো কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন যেটাতে আপনি খুব সহজেই আপনি কিন্তু এখান থেকে পিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কিন্তু তারপরেও আমি আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা পিপিসি কিওয়ার্ডের ক্লাসটা মানে হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেনের ক্লাসগুলো সম্পূর্ণ দেখার পরে আপনারা এইটার মাধ্যমে কিন্তু খুব সহজেই রিসার্চ করতে পারবেন যদি ওইটা যদি আপনার আইডিয়া না থাকে তাহলে এগুলো দিয়ে আমি মনে করি না যে রিসার্চ করে কোনো লাভ হবে এখানে যেমন ফেস ম্যাচ কিওয়ার্ড আছে একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড আছে এগুলো যদি না জানেন তাহলে কিন্তু এইগুলো কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আপনি সঠিকভাবে প্লেসমেন্ট করতে পারবেন না তো আমার রিকোয়েস্ট থাকবে ওই ভিডিওটা দেখে তারপরে আপনি এইভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ঠিক আছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আজকের ক্লাসে আমি আশা করি যে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ